সালামু আলাইকুম ইউটিউবে নতুন আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি অথবা আমরা একটা নতুন কিছু চেষ্টা করার চেষ্টা করছি যেন আমাদের বাংলাদেশের মানুষরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা কেউ যদি এন্টারপ্রিনার বলেন অথবা বিজনেসম্যান যে যেভাবে নেন কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট এদের মধ্যে পার্থক্য আছে বিজনেসম্যানরা যে কেউ হতে পারে যেমন যে কারো প্রোডাক্ট নিয়ে তারা বিজনেস করে সাকসেস হতে পারে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার মতো সেই সাহস অনেকে থাকে না তো আমরা এই এই ভিডিওগুলির মাধ্যমে আমরা চেষ্টা করব মানুষকে খুব সহজেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট করার জন্য ইন্ডাস্ট্রিয়ালি ইন্ডাস্ট্রিয়াল সেট করার জন্য কারণ হলো বাংলাদেশে যখন মানুষ দেখে যে একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করাতে মোটামুটি ভালো সমস্যার সম্মুখীন হতে হয় অনেকে ভয় পায় অনেকে ভাবে যে হয়তো অনেক ইনভেস্টমেন্ট অনেকে ভাবে হয়তো এটা করা তাদের জন্য সম্ভব না কিন্তু আমরা সেই ভয়গুলিকে দূর করার জন্যই এই চ্যানেলটি তৈরি করেছি আমরা চেষ্টা করব আপনারা যারা যারা এইসব যা বললাম এইসব যাদের ভিতরে রয়েছে ভয় ভীতি তাদেরকে সহজ করে ইন্ডাস্ট্রি করার জন্য ট্রেনিং দেওয়া অথবা তাদেরকে ডেভেলপ করা তাদের জ্ঞান এই সম্বন্ধে জ্ঞান এই সম্বন্ধে কি কি করতে হবে এগুলি সম্বন্ধে কিছু ধারণা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা তো আমাদের এটা হলো আজকে প্রথম ভিডিও এই ভিডিওতে আজকে আমরা কোনো কোনো কিছু দেখাবো না অথবা কোনো ডিটেলস কিছু বলবো না শুধু এটা হলো সূচনা ভিডিও তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো যে বিজনেসম্যানরা ইন্ডাস একটা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেসম্যান হয় তো একটা বিজনেসম্যানের রিস্ক ফ্যাক্টর খুব কম থাকে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের রিস্ক বেশি থাকে কারণ হলো তার প্রোডাক্ট তৈরি করে সেগুলি আবার মার্কেটে সেল করা সেগুলি কোয়ালিটি ঠিক রাখা প্রশাসনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এইগুলি সব ঠিক রেখে একটা ফ্যাক্টরি তৈরি করা এটা শুনতে অনেক কঠিন বা বাংলাদেশের প্রেক্ষাপটে জিনিসটা কঠিন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জিনিসগুলি সহজ করার জন্যই আমরা আপনাদের সাহায্য সাহায্য করার জন্য এই চ্যানেলটি খুলেছি তো আমাদের এই চ্যানেল থেকে আপনি ধারণা যা যা পাবেন সেটা হলো বিভিন্ন যেমন আমাদের যেই ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরিতে আমরা আপাতত করছি হলো hand wash liquid detergent dishwash এবং এবং পাউডার পাউডার মানে হলো ডিটারজেন্ট পাউডার তো আমরা এই এগুলিও এগুলির ট্রেনিংও আমরা আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিব আপনারা এই আমাদের ভিডিও দেখলে আপনারা ধারণা নিতে পারবেন যে এগুলি বানাতে কি কি প্রয়োজন হয় এবং কি পরিমাণ বানালে কি পরিমাণ খরচ হয় কেজি প্রতি এগুলি সম্বন্ধে একটা ধারণা আপনারা এই ভিডিওগুলি দেখে আপনারা নিতে পারবেন আপনারা একটা ছোটকালে যখন টিচাররা আপনাদেরকে বলতো তোমরা কে কি হতে চাও দেখবেন বেশিরভাগ মানুষ বলতো বিজনেসম্যান তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার এই জাতীয়গুলি বলতো কিন্তু কখনো কখনো কোনো বাচ্চারা এটা বলতো না যে আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে হলে কি কি করতে হবে বা কাদের সবারই একটা স্বপ্ন থাকে যে কিছু করার তো আমরা আপনাদেরকে সেই কিছু করাতে সাহায্য করব ইনশাল্লাহ আর হলো আপনারা জানেন যে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্ডাস্ট্রি করে যে প্রোডাক্ট সেল করে বেশিরভাগ হলো আপনার কোয়ালিটি ধরলাম ভালো ভালো কোয়ালিটি দিতে দেওয়ার জন্য যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস এগুলিতে দেয়া হয় এগুলি আসলে এত ইনগ্রেডিয়েন্টস না দিলেও হয় তো আমাদের গবেষণা থেকে আমরা এগুলি বের করেছি যে এত ইনগ্রিডিয়েন্টস না দিয়েও কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বানানো সম্ভব আমাদের এই ভিডিওতে আপনারা তাই দেখবেন এবং আমাদের এই ভিডিও থেকে আপনারা যদি কিছু নাও বুঝেন তাহলে আমরা হয়তো একটা ট্রেনিং সেশন রাখবো বা ও সেগুলি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এগুলি তৈরি করবো তৈরি করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওই প্রোডাক্ট বা এর উপরে আপনাদেরকে আপনাদের স্কিলটা আমরা ডেভেলপ করে করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং পাশাপাশি আমরা যেটা করব সেটা হলো যে কেউ যদি আপনারা জানেন যে আমাদের দেশের বেশিরভাগ প্রোডাক্টের পারমিশন বিএসটিআই কর্তৃক দেয়া হয় তো বিএসটিআই এর এই সব প্রোডাক্টের বিএসটিআই লাইসেন্সের জন্য যা যা করতে হয় সেগুলি আমরা আপনাদেরকে করতে সাহায্য করব এবং কারো যদি ফ্যাক্টরি না থাকে শুধু চান যে আপনার একটা ব্র্যান্ড থাকবে নিজস্ব সেই ব্র্যান্ডের প্রোডাক্ট লাগবে সেই ক্ষেত্রেও আপনার ফ্যাক্টরি না থাকলেও আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আপনাকে ওই ব্র্যান্ডটা করে আপনার ব্র্যান্ডটা এস্টাবলিশ করতে সাহায্য করব ইনশাল্লাহ তো আজকে আর কথা বেশি বাড়াবো না ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটির দিকে খেয়াল রাখবেন যেন আমরা নতুন নতুন ভিডিও দিলে এবং যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চান তাদের জন্য বেশি করে তারা যেন আমাদের এই ভিডিওগুলি সহজে দেখে সহজে বুঝতে পারে সেদিকেও আমরা দৃষ্টি দিয়ে ভিডিও তৈরি করব এবং আপনারা এই ভিডিওগুলি দেখবেন এখন রাখি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম